আন্না আয়েশা তারা দিয়াল্লাহু তাআলা আনহা জাওজান আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জানা ঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে হাদিস বর্ণিত আখবারাতুহু বলেন ক্বালাত আকবালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলা ফরাসিহি মিন মাসকানিহি বিসিনহি আবু বকরের একটা বাড়ি ছিল ওই বাড়ির নাম হলো সিংহ ওই সিংহ বাড়ির থেকে আবু বকর তার ঘোড়ায় চড়ে আমার বাসায় আসলেন তখন আমার কামরার ভিতরে আমার প্রিয় নবীজি শেষ নবী রহমতুল্লিল্লা আলমিনের সেই পবিত্র লাশ মুবারক পড়ে আছে হজরত আবু বকর ঘোড়া থেকে হাত্তা নাজালা নামলেন ফাদাহাল মসজিদা হজরত আবু বকর মসজিদে নববীতে প্রবেশ করলেন ফালাম ইউল্লিমিন্নাসা হজরত আবু বকর মানুষের সাথে কোনো কথা বললেন না হাত্তা দাখালা ইশাতারিয়াল্লাহু তাআলাহা হজরত আবু বকর সোজা আম্মা জানা আইসা রাদিয়াল্লাহু তাআলাহা মেয়ের কাছে চলে গেলেন এরপরে আম্মা জানা ইশারা দিয়াল্লাহ কাছ থেকে আমার নবীর ইন্তেকালের সংবাদ নিশ্চিত হলেন হজরত আবু বকর হজরত আবু বকর ফাতাইম্মামান নাবিয়া সাল্লাহ আলহি ওসাল্লাম সোজা আমার নবীর দেহ মুবারকের কাছে চলে গেলেন ওয়াহুয়া মুসাজ্জান বিবুরুদ্দিন হেবার তখন আমার নবীর গায়ের উপর হিবারা নামক একটা চাদর আমার নবীর গায়ের উপর ছিল ফাঁকাশাফা আনওয়াজি হজরত আবু বকর আমার নবীর দেহ মুবারক থেকে ওই চেহারা মুবারক থেকে চাদরটাকে সরালেন সুম্মা কাব্বা আলাইহি তারপর হজরত আবু বকর রদিয়াল্লাহ তালানহু হাত হয়ে নিচু হয়ে ফাকব্বালাহু আমার নবীর কপালে চুমু খেলেন সুম্মা বাঁকা এরপর হজরত আবু বকর নবীর এন্তাকালে কানলেন ফাকলা বিআবি আন্তা ইয়া নবী আল্লাহ হে আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম আপনার জন্য আমার বাবা কোরবান হোক লা ইয়াজমাউল্লাহু আলাইকা মাউতাতাইন আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর দুটো মৃত্যু একত্রিত করবেন না আম্মাল মৌতা আল্লাতি কুতিবা তালে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য যে মৃত্যু নির্ধারিত করেছেন ফকদ মুক্তাহা আপনি সেই মৃত্যুকে গ্রহণ করেছেন পাখ বারানি ইবিনু আব্বাস ইবিনে আব্বাস বলেন ইন্না আবা বাকারিন খারাজা আবু বকর নবীর চেহারা মুবারক দেখে রুম থেকে বের হলেন ওয়া উমার নাস হজরত ওমর মানুষের সাথে কথা বলতেছে ফাকল আবু বকর উমরকে বললেন ইজিলিস উমর বস আবা ওমর বসতে চাইলেন না উমর অস্থির হয়ে গেছে নবীর ইন্তেকালকে স্বীকার করতে পারছে না হজরত ওমর কিছুতেই বুঝতে চাই না আমার রাসুল এন্তেকাল করেছেন হজরত আবু বকর আবার বললেন ওমর ইজিলিস বস আবা ওমর অস্বীকার করলে না আমি বসবো না আবু বকর ওমরকে বলে বস ওমর শান্ত হাবা পাবা ওমর অস্বীকার করলো ওমর বসলো না ফাতা শাহাদা আবু বকর হজরত আবু বকর এবার উপস্থিত সকলের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের সাক্ষ্য দিলেন আমার রাসুল যে আল্লাহ রাসুল সে কথার সাক্ষী দিলেন ফামালা ইলাই হিন্নাস সাথে সাথে উপস্থিত সকল মানুষ আবু বকরের কাছে চলে আসলেন হান্নাস নাম্মাবাদ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এবাদত করতে ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমা আজকে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম ইন্তেকাল করেছেন ওমান কানা ইয়াবুদুল্লাহ আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতে সে আল্লাহ কখনো কখনো মরবে না সে আল্লাহ চিরঞ্জীব আমরা আল্লাহর ইবাদত করি সুতরাং আল্লাহর কোনো মৃত্যু নাই আল্লাহ চিরঞ্জীব আমরা কার ইবাদত করি আল্লাহর আবাদত করি আমার আল্লাহ জীবিত হাইউল্লাহ আমার আল্লাহর কোনো মৃত্যু নেই আমার আল্লাহ রব্বুল আলমিন চিরঞ্জীব অবিনশ্বর আবু বকর বললেন আমরা আল্লাহর এবাদত করি আমার আল্লাহ তো হাইজুল্লাহ জীবিত আছে ছিল আছে থাকবে সুতরাং এখানে বিচলিত হওয়ার কোনো কারণ নেই আমার রাসুল ঠিকই এতেকাল করেছেন এটা তোমাদেরকে মানতে হবে কারণ আমরা আমাদের রাসুলের আবাদত করি না আমরা আবাদত করি কার আল্লাহর সুতরাং আমার আল্লাহ হাইয়ুল্লাহ আমার আল্লাহর কোনো মৃত্যু নেই কিন্তু আমাদের রাসুল উনি রাসুল উনি মৃত্যুবরণ করেছেন উনি ইন্তেকাল করেছেন হজরত আবু বকর মানুষকে সুন্দর করে বুঝিয়ে দিলেন বুঝিয়ে দেওয়ার পরে হজরত আবু বকর প্রমাণ হিসাবে সুরা আল ইমরানের একশত চুয়াল্লিশ নম্বর আয়াত তেলাবাত করেন ওয়ামা মোহাম্মদ ইল্লা রাসূল মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন রাসুল আল্লাহর প্রেরিত রাসুল অমা মুহাম্মদ ইল্লা রসুল কদ হালাত মিন কবলিহির রসুল তার পূর্বেও বহু রাসুল অতিবাহিত হয়ে গেছেন দুনিয়াতে এসেছেন এন্তাকাল করে চলে গেছেন এর আগেও বহু রাসুল পৃথিবীতে এসেছেন চলে গেছেন এসেছেন চলে গেছেন ঠিক কিনা আবু বকর বলেন আমার আল্লাহ স্পষ্ট করে কোরআনে বলে দিয়েছেন আমার রাসুল অন্যান্য রসুলের মতো পৃথিবীতে আল্লাহ রাসুল হয়ে এসেছিলেন আবার তিনি আল্লাহর নির্দেশে চলে গিয়েছিলেন হজরত আবু বকরের এই আয়াত শোনেন ইবিনা আব্বাস বলেন ওল্লাহি আনজালা হাত্তা তালাহা আবু বকরিন আবু বকর যে আয়াত তেলাওয়াত করেছেন ওই আয়াতের কথা আমাদের স্মরণ থেকে চলে গিয়েছে ওই আয়াতের কথা আমাদের মনে ছিল না আবু বকরের মুখ থেকে ওই আয়াত শোনার পরে সকলে শান্ত হয়ে গেছে সকলের কাছে ওই আয়াতের কথা মনে পড়ে গেছে জোরে বলুন সোহান ফাতালাক্কাহা মিনহুন্নাসু হজরত আবু বকরের মুখ থেকে এই আয়াত উপস্থিত সকল সাহাবা একরাম সুকাহত মর্মাহত ব্যতীত সকলে শুনছেন সকলেই এই কোরআনের আয়াত তেলাওয়াত করে করে মনকে সান্ত্বনা দিচ্ছে সকলেই আবু বকরের মুখ থেকে শুনে ওই আয়াত তেলাওয়াত করতেছে আর রাসুলকে হারানোর বেদনা লাঘব করছে মনের ব্যথা দূর করছে ওই কোরআনের পরের আয়াত তেলাবাদ করে ওয়ামা মুহাম্মাদুম ইল্লা রসুল কদ হালাত মিন কবলিহির রসুল আফা ইম্মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম ওয়া মাইয়াম কালিবা আলা আকিবাইহি ফালান ইয়াদুল্লাহু শাইআ ওয়া সায়াজিজিল্লাহু শাকিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন নবী রাসুল যদি মৃত্যুবরণ করে বা তাদেরকে হত্যাও করে তোমরা কি আমার দিন ছেড়ে দেবে আমার দিন ছেড়ে কি তোমরা চলে যাবে আল্লাহ বলতেছে নবী রাসুলদের এতেকাল হবে যদি তোমরা আমার দিন ছেড়ে চলে যাও এতে আল্লাহর কোনো সমস্যা হবে না কিন্তু যারা আল্লাহর বিধানকে যারা মেনে নেবে আল্লাহর ফয়সালাকে যারা মেনে নেবে আল্লাহ রব্বুল আলমিন বলেন কৃতজ্ঞপূর্ণ ব্যক্তিদেরকে আমার আল্লাহ রব্বুল আলমিন শীঘ্রই উত্তম প্রতিদান দিয়ে দেবেন জোর বলুন আল্লাহ এই আয়াত সকল পড়তেছে আর মনকে সান্ত্বনা দিচ্ছে আমি আপনাদেরকে শেষ যে কথাটা বলতে চাই টাইম অনেক হয়ে গেছে আমার রাসুলের কাপন কিভাবে হয়েছে আমি শেষ করে দিচ্ছি বহার শরীফের আটশো এক নম্বর অনুচ্ছেদ আম্মাজান আয়সা বলেছেন কুফিনা আন্না ফি মিন আমার তিনটা কাপড়ে করা হয়েছে আমার কাপনের কাপড় কয়টা ছিল তিনটা ছিল ওই তিনটা ইয়েমনি ছিল ওই তিনটা বেদুন ওই তিনটা সাদা ছিল কি ছিল সাদা ইয়েমনি এবং সাহুলিয়া মিন কোরসুফিন সুতার ছিল কিসের ছিল সুতার কাপড় যেগুলাতে মোর্দা কখনো কষ্ট পাওয়া মোর্দার এই আপনার গরম না এগুলো খুব ঠান্ডা কাপড় সুতির সাদা এমনই এই তিনটা কাপড়ে আমার রাসুলের দাপন হয়েছে কিন্তু লাইসাফি হিন্না কামিসুন ওয়ালা ইমামাতুন একটু মন দিয়ে শুনুন বহার শরীফের হাদিস আমার রাসুলের কাপনের মধ্যে কোনো জামা ছিল না কোনো কি ছিল না জামা ছিল না কারণ সেলাই করা জামা মুর্দাকে পরানো কষ্ট না কি বলেন এই জন্য মুর্দাকে কোনো সেলানো কাপড় সেলানো জামা এটা মুর্দানকে পরানো কি নাই জায়েজ নাই কি করতে হবে সাদর কথা বুঝেন নাই কারণ হাত কেমনে ডুগাবেন পাও কেমনে ডুগাবেন হ্যাঁ এই জন্য আমার রাসুলের কাপড়ের মধ্যে লাইসা কামিস সেখানে কোনো জামা ছিল না ওয়ালা ইমামাতুন বলেন ওয়ালা ইমামাতুন আমার রাসুলের মাথায় পাগড়ি ছিল না বলেন আমার রাসুলের কাপনের সময় রসুলের মাথায় কি ছিল না পাগড়ি ছিল না সমস্ত সাহাবাহিকারাম আমার রাসুলের মাথায় কি একটা পাগড়ি বেঁধে দিতে পারতো কিনা কথা বলেন না আমার রাসুল কিন্তু সবসময় মাথায় পাগড়ি থাকতো কিন্তু রাসুলের দাফনের মধ্যে আমার রাসুলের মাথায় কি ছিল না পাগড়ি ছিল না ওয়ালা ইমামাতুন আমার রাসুলের মাথায় নিয়মিত পাগড়ি পড়তেন কিন্তু যখন দাফন হচ্ছে আমার রাসুলের মাথায় কোনো পাগড়ি ছিল না বুহার শরীফের হাদিস এই আশ্বত আপনার এক নম্বর অনুচ্ছেদ এখানে আরও ইমাম বোখার আদায় করেছে যে আমার রাসুলের দাপুরের মধ্যে লাইসা কামিস ওলা ইমামা লাইসা কামিস ওলা ইমামা লাইসা কামিস ওলা ইমামা এগুলা ছিল না সুতরাং আল্লাহ পাক আমাদের আমাদের রাসুলের যেই তিন কাপড়ে সাদা কাপড়ে দাপন এইভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই কাপন পরে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন সব বলে আমিন সুতরাং এই পাগিরি এগুলা আমার রসলে ছিল না বোখারা শরীফ আপনারা দেখেন কেতাবুল জানায় সদ্দায় খুলে পড়েন তারপর আমাকে বলিয়েন আল্লাহ পাক আমাদেরকে আমল করবার তৌফিক দান করুক আমার রসুলের দাপন কাপন করেছে হজরত আলী আলী বলেন আমাকে ওসিয়ত করেছে আমার রসুলের শরীর যেন আমি দৌত করি আমার রসুলের শারীরিক কোনো বিষয় যেন কোনো মানুষ জানতে না পারে হজরত আলী হজরত আব্বাস হজরত ফজল ইবিন আব্বাস নবীর চাচাতো ভাই কুসুম ইবিন আব্বাস এবং নবীর আজাদ করা একজন সাহাবি সাকারান ওরাই আমার রসুলকে কাপন দাপনের ব্যবস্থা করেছেন আমার রাসুল যেখানে মৃত্যুবরণ করেছেন আম্মা জানা ইশার রুমে সেখানেই দোয়া হয়েছে সেখানে আমার রসুলকে দাপন করা হয়েছে কাপন কাপন করা হয়েছে এবং আমার রসুলের কোনো ইমাম দিয়ে কোনো জানাজার নামাজ হয় নাই কারণ রসুলের সামনে কেউ দাঁড়িয়ে ইমামতি করার সাহস কারো ছিল না মানুষ জমায়েত হয়ে হয়ে এসে এসে নিজেরা নিজেরাই জানাজার নামাজ পড়ে পরে দলে দলে চলে গিয়েছে কিন্তু কোনো একজন মানুষ ইমাম হয়ে দাঁড়িয়ে আমার নবী জানাজার নামাজ পড়ার কারো কোনো কি ছিল না অনুমতি ছিল না সুতরাং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমার রাসুলের প্রতি ভালোবাসা রাসুলের সেই সুন্নত পালন করবার তো দান করবে